শিক্ষার্থী খেয়াল করো সবাই আজকে আমি তোমাদেরকে যে সাবজেক্ট পড়াবো সেটা হচ্ছে রসায়ন রসায়নের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন কি আয়নিক বন্ধন থাকে বলে আয়নিক বন্ধন গঠনের কৌশল ব্যাখ্যা করো এই বিষয়টা আমরা আলোচনা করবো করোনার এই ক্রান্তিকালে আমরা অনলাইনে ক্লাস করতে পারছি ছাত্র সুপ্রিয়া যারা ক্লাসে উপস্থিত হয়েছ সবাইকে স্বাগতম খেয়াল করো সবাই রসায়ন হচ্ছে এমন একটা টপিক শুধু বিজ্ঞানের ক্ষেত্রে না যে কোনো প্রত্যেকটা চলার পথে আমাদের রসায়নের ব্যবহার অনস্বীকার্য অর্থাৎ আমরা ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে উঠলাম উঠার পরে আবার যখন ঘুমাতে যাব দেন ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা কাজে এই রসায়নের ব্যবহার রয়েছে খেয়াল করো সবাই আজকে তাই দারিভিকতায় রাসায়নিক বন্ধনের রাসায়নিক বন্ধন অধ্যায়ের আজকে যে গুলো আমরা লিখবো এই টপিকটা তোমরা খাতে লিখে নাও যে প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব যে বিষয়গুলো আমি আলোচনা করব এই বিষয়গুলো সবাই প্রথমে খাতায় লিখে নাও সাথে লেখা শেষ হয়ে গেলে আমাকে একটা মেসেজ দাও যে প্রশ্নগুলো লেখা শেষ মেসেজ পাঠাবা যদি তোমরা লেখাতে স্লো হও তাহলে একটা স্ক্রিনশট দিয়ে নিবা কারণ হচ্ছে স্ক্রিনশট দিলে পরবর্তীতে সেই ফিচার দেখে দেখে তোমরা কি করতে পারবা টাইম সেভ করে এখানে চালিয়ে যেতে পারবা আচ্ছা ওকে এবার খেয়াল করো প্রথমে আসি আমরা ক্যাটায়ন ও অ্যানায়ন কি এই বিষয়টা ব্যাখ্যা করি ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝায় ক্যাটায়ন শব্দটা হচ্ছে ধনাত্মকের সাথে রিলেটেড আর অ্যানায়ন যে শব্দটা সেটা হচ্ছে ঋণাত্মকের সাথে রিলেটেড এখন খেয়াল করো যেটা বলতেছিলাম ক্যাটায়ন শব্দটা হচ্ছে ধনাত্মকের সাথে অর্থাৎ ধাতুগুলো যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটা হচ্ছে ক্যাটায়ন এখন একটা ধাতু কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সেটা ডিপেন্ড করবে ওই ধাতুটার পারমাণবিক সংখ্যার উপরে যেমন পর্যায় বিভিন্ন ধাতু আছে বিভিন্ন গ্রুপে এক এক গ্রুপের ধাতুগুলা এক এক ধরনের ইলেকট্রন ত্যাগ করে যেমন গ্রুপ ওয়ানের যে ধাতুগুলো আছে তারা একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করবে গ্রুপ টু যে ধাতুগুলো আছে তারা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এবং অপদার্থ হিসেবে যে ধাতুগুলো আছে তারা দূরের অধিক ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাহলে ক্যাটায়নের যদি ব্যাখ্যাটা আমরা করতে চাই আমরা খাতায় লিখে নাও যে সমস্ত ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ক্যাটায়ন বলে যেমন আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখো আমরা জানি সোডিয়াম হচ্ছে একটা ধাতু যেমন খেয়াল করো সোডিয়াম যার প্রতীক হচ্ছে এন এ এই সোডিয়াম ধাতুটা সোডিয়াম ধাতুটা কি করবে ইলেকট্রন ত্যাগ করবে যদি সোডিয়াম ধাতু একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার ধনাত্মক আয়ন হবে একটি সোডিয়াম প্লাস অর্থাৎ একটি ধনাত্মক আয়ন ক্রিয়েট করে তাহলে সোডিয়াম ধাতুটা একটা ইলেকট্রন ত্যাগ করবে না একাধিক ইলেকট্রন ত্যাগ করবে সেটা কিভাবে বুঝতে পারবো আমরা বুঝতে পারবো সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাকে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় one s two two s two six three s one অর্থাৎ সোডিয়াম এই পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই one s two two s two two six three s one সর্বশেষ কক্ষপথ হচ্ছে হ্যাঁ, এর অরবিটালে যেহেতু একটা ইলেকট্রন আছে সে কি করবে এই একটা ইলেকট্রন ত্যাগ করবে একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে তার একটা ধনাত্মক অর্থাৎ একটা ধনাত্মক আয়ন সৃষ্টি হবে এবার খেয়াল করো যে কেন সে একটা ইলেকট্রন ত্যাগ করবে আমার তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে দশটা প্রথম কক্ষপথে আছে ইলেকট্রন দুইটা কেন এই ইলেকট্রনগুলো ত্যাগ করো না খেয়াল করো রাসায়নিক বন্ধন হচ্ছে এমন একটা বন্দর যেখানে একই জাতীয় মৌল অথবা বিভিন্ন জাতীয় মৌল পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদান ইলেকট্রন শেয়ার অথবা ইলেকট্রন দান করে ইলেকট্রন মাধ্যমে কি করতে পারে বন্ধন গঠন করতে পারে এই রাসায়নিক বন্ধন গঠনের একটাই মূল লক্ষ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা মৌল নিজ নিজ জায়গা থেকে স্থিতিশীল কাঠামো লাভ করবে স্থিতিশীল কাঠামো কিভাবে লাভ করে যখন কোনো একটা মৌল ইলেকট্রন বিন্যাসের ফলে অর্থাৎ ইলেকট্রন আদান করার ফলে অথবা গ্রহণ করার ফলে ত্যাগ করার ফলে যদি পর্যায় সারণে নিষ্ক্রিয় কেশের মোড়ের কাঠামো লাভ করতে পারে তাহলে সেটা হচ্ছে কি স্থিতিশীল অবস্থা তাহলে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা পর্যালোচনা করি তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে যেটা সে ত্যাগ করলে তার ইলেকট্রন হয়ে যায় এগারোটা থেকে একটা চলে গেলে থাকে দশটা অর্থাৎ সোডিয়াম এগারো ধনাত্মক আয়ন থাকার কারণে কি হয়ে যাবে ইলেকট্রন হয়ে যাবে one s two two s two two six এই প্রার্থনা লাভ করবে খেয়াল করো দুই দুই চার চার আর ছয় দশ এই যে দশটা ইলেকট্রন সে গ্রহণ করলো অর্থাৎ তার যে একটা কাঠামো লাভ করলো দশটি ইলেকট্রনের আমরা জানি পর্যায় সারণীতে এই দশটি ইলেকট্রন কাঠামো হচ্ছে অর্থাৎ সোডিয়াম পরমাণু একের অধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে না কারণ হচ্ছে বন্ধন যখন সৃষ্টি হয় বন্ধন যখন ক্রিয়েট হয় তখন একটাই লক্ষ্য থেকে পর্যায় সারণীর মৌলগুলো বিশেষ কাঠামো লাভ করবে যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে খুব সহজে কি করতে পারে নিষ্ক্রিয়কে সে নিয়নের কাঠামো লাভ করতে পারে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে দশটা ইলেকট্রন থাকে যেহেতু সোডিয়াম এই যে ধনাত্মক কারেন্ট আছে এই ধনাত্মক কারেন্টের কাঠামোটা কয়টার সামনে নিষ্ক্রিয় গ্যাসের নিয়নের কাঠামো তাই সেটা কিন্তু স্থিতিশীল হয়ে যায় একটা মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণের ফলে নিষ্ক্রিয় গ্যাসের পুনঃ একটি মৌলের স্থিতিশীল লাভ করে তখন সেই অবস্থা থেকে আরো একটা ইলেকট্রন ত্যাগ করা অথবা গ্রহণ করা অতিরিক্ত শক্তির ব্যবহার অর্থাৎ প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় যে যেটা স্বাভাবিক অবস্থায় যা স্বাভাবিক অবস্থায় সম্ভব না তাই এই এভাবে রাসায়নিক বন্ধন গঠিত হয় অর্থাৎ যে বিষয়টা বোঝাতে যাচ্ছি যে রাসায়নিক বন্ধন গঠিত হয় ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন শেয়ার করে এখন কেন রাসায়নিক বন্ধন গঠিত হয় তার একটাই লক্ষ্য থাকে যে প্রত্যেকটা মৌল চাই নিষ্ক্রিয় বিষের কাঠামো লাভ করবে কারণ হচ্ছে যখন নিষ্ক্রিয় বিষের কাঠামো লাভ করবে এই নিষ্ক্রিয় বিষের কাঠামোটা হচ্ছে তার স্থিতিশীল অবস্থা আর পর্যায় সারিতে যতটা মৌল আছে তারা সবাই নিষ্ক্রিয় বিষের কাঠামো লাভ করতে চায় তো আমরা করতেছিলাম ক্যাটায়ন ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে ধনাত্মক আয়ন হবে তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ধনাত্মক আয়ন হলো এখন আমরা দেখলাম সোডিয়াম যখন ধনাত্মক আয়ন একটা হয়ে যায় তখন নিষ্ক্রিয় কাঠামো লাভ করে নিয়োগের যার ফলে সোডিয়াম কার্বন থেকে আমি যদি চাই একের অধিক ইলেকট্রন ত্যাগ করতে তাহলে আমরা সেটা পারবো না আমাদের পক্ষে সম্ভব না খেয়াল করে সবাই এবার আসো এনার আমি আশা করি ক্যাটায়ন সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও মাইক্রোফোন অন করে প্রশ্ন জিজ্ঞেস করবা যদি ক্যাটায়ন সম্পর্কে কারো কোনো জানা দরকার পড়ে তাহলে তোমরা কি করবা অন করে ক্যাটার্ন সম্পর্কে প্রশ্ন করে নিতে পারো অথবা মেসেজ পাঠাও যদি সম্পর্কে বুঝতে না পারো অথবা বিষয়টা যদি তোমাদের বোঝা কষ্টকর হয়ে যায় তাহলে তোমরা কি করো মেসেজ পাঠাও অথবা আইকন অন করে প্রশ্ন করো আমার মনে হয় ক্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এবার আসো অ্যানায়নের যে বিষয়টা বলছিলাম অ্যানায়নের বিষয়টা সেমই হবে শুধু ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়ন ক্রিয়েট করে আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়ন ক্রিয়েট করে একই বিষয় যেমন ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে অর্থাৎ ইলেকট্রন সরে গেছে চলে গেছে দান করে দিছে অ্যানায়নের ক্ষেত্রে তার উল্টাটা করবে অর্থাৎ আমরা যদি যদি কেউ দান করে দেয় তাহলে একজন গ্রহিতা থাকা লাগে অর্থাৎ যে দিবে সে তো দিয়েই দিল এখন যাকে দিবে সে তো রিসিভ করতে হবে অর্থাৎ একটা গ্রহিতা থাকে রিসিভার অর্থাৎ রিসিভার থাকা লাগবে তাহলে অ্যানায়নের ক্ষেত্রে হয় কি অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে যে মৌলগুলা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে অর্থাৎ আমরা যদি সকালে সংখ্যাটা খুব মনোযোগ দিয়ে শুনো এবং খাতায় লিখে নাও সংখ্যাটা হচ্ছে যে সমস্ত মৌল যে সমস্ত মৌল অন্য কোনো মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে একটাও গ্রহণ করতে পারবে প্রয়োজনে একাধিকও গ্রহণ করতে পারবে যে সমস্ত মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এক বা একাধিক ঋণাত্মক আয়ন সৃষ্টি করে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে এক বা একাধিক ঋণাত্মক আয়ন ক্রিয়েট করবে সৃষ্টি করবে তাদেরকে বলা হবে অ্যানায়ন যেমন পর্যায় অধাতু যারা আছে অর্থাৎ ঋণাত্মক আদান বিশিষ্ট খেয়াল করো অধাতু যারা তাদের একটা দিলেই বুঝতে পারবে আমার যদি পর্যায় সারণীতে হেলোজেন একটা গ্রুপ আছে হেলোজেনের একটা মৌল নিলাম ক্লোরিন এই ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে সতেরো আমরা যদি তার ইলেকট্রন বিকাশ করি 1 is 2, phase 2, 3, 5. তাহলে এই ফর্মুলাটার ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে তার সর্বশেষ কক্ষ হচ্ছে 10 এই সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন রয়েছে এখন এই ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে তার চার্জ হবে ঋণাত্মক কারণ যে সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদের চার্জ বা আদান কি হয় ঋণাত্মক হয় যেহেতু একটাই গ্রহণ করেছে তাই কি হচ্ছে তার একটা ঋণাত্মক আর সৃষ্টি হয়েছে এবার খেয়াল করো এই ক্লোরিন সোডিয়াম পরমাণু কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুতে স্থানান্তরিত হবে যখন সোডিয়াম পরমাণু থেকে ক্লোরিন পরমাণুতে একটি ইলেকট্রন স্থানান্তরিত হয় তখন এই সোডিয়ামটা ধনাত্মক হয়ে যায় ক্লোরিনটা হয়ে যায় ঋণাত্মক তোমাদেরকে বলছি যারা খাতায় লিখতেছ যাদের হাতে লেখা ছিল তারা কি করবে স্ক্রিনশট দিবা দেন বিষয়টা তোমরা লিখে দিবা তাহলে খেয়াল করো যেটা বলতেছিলাম দুলিয়ান পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন পুরেন পরমাণুতে স্থানান্তরিত হচ্ছে এই সোডিয়াম পরমাণু থেকে যখন একটি ইলেকট্রন পুরেন পরমাণু শেষ কক্ষপথে স্থানান্তরিত হয় তখন কি হবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়াম হয়ে যাবে ঋণাত্মক চার্জযুক্ত অ্যাটাক আর ক্লোরিন পরমাণুটা একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে হয়ে যাবে ঋণাত্মক আদান বিশিষ্ট অ্যানায়ন অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আয়ন হবে ক্লোরিন ঋণাত্মক আয়ন হবে তাহলে এই ধনাত্মক এবং এই ঋণাত্মক আয়ন যখন যুক্ত হবে তখন তাদের গঠনটা যদি আমরা দেখি দেখো সবাই আমরা এখানে এরো চিহ্ন দিতে পারি এরো চিহ্ন দিয়ে তোমরা পাশে লিখে নাও অথবা নিচে রেখে দিতে পারো যেহেতু আমার জায়গা নাই আমি এটা ফেলতেছি দেখো সবাই খেয়াল করো এর জন্য তারপরে তোমরা নিচে লিখবা অথবা পাশে লিখবা দেখো সবাই যদি একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে এটা হয়ে যাবে দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকবে আটটি ইলেকট্রন তাহলে খেয়াল করো যে বিষয়টা বলতেছিলাম এটা হয়ে যাবে ঋণাত্মক চার্জ যুক্ত অর্থাৎ এই সোডিয়াম আয়ন ধনাত্মক ক্লোরাইড আয়ন ঋণাত্মক এরা পরস্পরের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে যে যৌগটা হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে আমরা কি পেলাম ফাইনালি ফাইনালি আমরা যে বিষয়টা বুঝতে পারলাম খেয়াল করো সবাই ফাইনালি আমরা যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটি ধনাত্মক ছিল সোডিয়াম এই সোডিয়াম পরমাণুটা যখন ধাতু হিসেবে ছিল তখন সে কোনো যৌগ গঠন করে নেয় যখনই আমার সোডিয়াম পরমাণুটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ইলেকট্রন ত্যাগ করলো মানে হচ্ছে একটা ধনাত্মক আয়ন ক্রিয়েট করলো এই ধনাত্মক আয়নটি আমরা বলতেছি বারবার ক্যাটায়ন এবং ক্লোরাইড পরমাণু যখন ছিল সে স্বাভাবিক অবস্থায় ক্লোরিন ছিল এই ক্লোরিন থাকাকালীন সময় সে একটা ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ করার পরে সেটা হয়ে গেল ক্লোরাইড অ্যানায়ন অর্থাৎ ঋণাত্মক আয়ন হয়ে গেল এই ধনাত্মক আয়ন সোডিয়াম ঋণাত্মক আয়ন ক্লোরিন ধনাত্মক আয়ন সোডিয়াম ও ঋণাত্মক আয়ন ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করল যুক্ত হইল কিসের মাধ্যমে স্থির বৈদ্যুতিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে গুড স্ক্রিনশট দিলে বোঝা যায় আমি এখান থেকে বুঝতে পারি যে তুমি স্ক্রিনশট দিচ্ছ এটা খুবই ভালো যে লেখা যদি স্লো হয় তাহলে আমি স্ক্রিনশট নিয়ে নিব খেয়াল করে সবাই তাহলে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড ঋণাত্মক আয়ন এই সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে কি হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হলো এই যে স্থির আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হচ্ছে খেয়াল করো এই যে স্থির আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হচ্ছে একটা ধাতু আর একটা অধাতু বিক্রিয়া করছে বিক্রিয়া করার মাধ্যমে একটা যৌগ গঠন করতেছে যে যৌগটাকে আমরা বলছিলাম যে যৌগটাকে আমরা বলছিলাম আয়নিক যৌগ অর্থাৎ আয়নিক বন্ধনের মাধ্যমে আমরা যে যৌগটা সৃষ্টি করলাম তাকে বলা হচ্ছে আয়নিক যৌগ তাহলে এখান থেকে আমরা আরেকটা সংখ্যা পাচ্ছি যদি বলা হয় আয়নিক যৌগ কাকে বলে তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলা হয় আয়নিক যৌগ আমি আবার বলছি একটু খেয়াল করো সবাই একটু মনোযোগী হোক তাহলে বুঝতে পারবা আমরা ক্যাটায়ন করলাম অ্যানায়ন করলাম আয়নিক বন্ধন করলাম এখন আসো আয়নিক যৌগ আয়নিক যৌগটা কিভাবে হবে আয়নিক যৌগ হবে খেয়াল করো সবাই আয়নিক বন্ধনের মাধ্যমে যে সমস্ত যোগ পাবো যে সমস্ত নতুন নতুন সৃষ্টি হবে শুধুমাত্র আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক বন্ধনের মাধ্যমে যে সমস্ত যৌগ সৃষ্টি হবে তাদেরকে বলা হবে আয়নিক যোগ তাহলে আমরা বলতে পারবো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ এখন তোমাকে যদি বলা হয় কোন যৌগগুলো আয়নিক যোগ তোমাকে কিছু সংকেত দেওয়া হলো দেওয়ার পরে বললো যে কোন কোন গুলা আয়নিক যৌগ দেখাও খুঁজে বের করো অথবা ব্যাখ্যা করো তাহলে আমরা দেখবো যে সমস্ত যৌগের যে সমস্ত যৌগে আমার ধাতু থাকবে অধাতু থাকবে তারা হবে আর্নিক যৌগ যে সমস্ত যৌগে ধাতু থাকবে অধাতু থাকবে তারা হবে আয়নিক যৌগ কারণ ধাতুটা ইলেকট্রন ত্যাগ করবে অধাতুটা ইলেকট্রন গ্রহণ করবে এবং এই গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে ধনাত্মক ক্যাটায়ন এবং ঋণাত্মক অ্যানন সৃষ্টি হবে এই ক্যাটায়ন ও অ্যানন গুলো পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে আয়নিক যৌগ গঠিত হবে তাহলে আমরা বলতে পারবো সোডিয়াম একটা ধাতু ক্লোরিন অর্থাৎ আয়নিক যৌগ তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে অধাতু তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে অধাতু তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে খেয়াল করো এই বিষয়টা করবা আমাদের বাড়ির কাজটা লিখে নাও সবাই বাড়ির কাজ হচ্ছে আজকের বাড়ির কাজ যাদের হাতে লেখা ছিল তারা স্ক্রিনশট দিবা আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় তার কৌশল ব্যাখ্যা আমরা আমাদের আজকে বাড়ির কাজ কি করলাম আজকে বাড়ির কাজ হচ্ছে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় গঠিত হয় এখানে হয় ঠিক হয়ে গেছে হ্যাঁ আমরা কি করলাম যে আজকে বাড়ির কাজ হচ্ছে খুব স্ক্রিনশট নিয়ে নাও বাড়ির কাজ হচ্ছে আয়নিক যৌগ কিভাবে গঠিত হয় তার কৌশল ব্যাখ্যা করব আমরা আজকে যে আলোচনাটা করলাম cation anion cation anion cation এবং অ্যানায়ন কিভাবে গঠিত হয় তারা কিভাবে বিক্রিয়া করে আয়নিক বন্ধন গঠন করে আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে কিভাবে আয়নিক যৌগ গঠিত হয় সেই বিষয়টা আমরা আলোচনা করলাম তো আজকে আলোচনার বিষয়ে আমাদের খেয়াল করো